বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় দুই আসর এবার চলছে একসঙ্গে ইউরো আর কোপা আমেরিকায় লড়াই এখন চার দলে নেমে এসেছে ইউরোতে স্পেন ইতালি আর ইংল্যান্ডের সঙ্গে চমক ডেনমার্ক অন্যদিকে কোপা আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল হওয়ার সম্ভাবনার পথে বাধা পেরু আর কলম্বিয়া মেসি ম্যাজিক চলছে আর্জেন্টিনাও এগুচ্ছে স্বপ্নের পথে এবার অধরা ট্রফি জিতে অপূর্ণতা ভুলতে মরিয়া এলএম টেন সতীর্থরাও সমর্থন দিয়ে যাচ্ছেন এই যাত্রায় শেষ আটের বাধা মোটেও কঠিন হয়নি আলবি সেলেস্তেদের মেসি যে ফর্মে আছেন তাতে আটাশ বছরের শিরোপা খরা কাটতেই পারে কিন্তু তীরে এসে তরিডোবার তিক্ততায় ভয় আবার লাগতেই পারে আর্জেন্টাইন সমর্থকদের উরুগুয়ে হতাশে বাড়ে টাইব্রেকে কলম্বিয়ার কাছে হেরে বিদায় সুয়ারেজদের গোলশূন্য সমতার ম্যাচে পেনাল্টি আউটে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার অস্পিনা মেসিদের সামনে বাধা কলম্বিয়া সেটা পেরুলেই দেখা হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে সেজন্য অবশ্য নেইমারদের উচ্চাতে হবে পেরুর চ্যালেঞ্জ ব্যক্তিগত অর্জন না দলীয় অর্জনটাই বড় যেমনটা খেলছি তাতে পুরো দলকে অভিনন্দন জানাই আমরা সবাই পরিবার থেকে দূরে শিরোপাই আমাদের লক্ষ্য সেমির লড়াই কঠিন হবে কলম্বিয়ার অ্যাটাক দুর্দান্ত খুব দ্রুত আক্রমণ করে ওরা ওদিকে জার্মানি বধের পর ইংল্যান্ড এখন ইউরোজয়ের স্বপ্নে বিভোর সেখান থেকে মাত্র দুই ধাপ দূরে থ্রি লায়ন্স শেষ আটে ইউক্রেনের জালে একহালি গোল দিয়েছে সেই সাথে ক্লিনশিটের রেকর্ডও ধরে রেখেছে সাউথগেটের দল আরও একবার ইটস কামিং হোম স্লোগানে মুখর ইংলিশরা পঁচিশ বছর পর সেমিতে উঠে কেইন স্টার্লিংরা আক্ষেপ নিয়ে ফিরতে চায় না ফাইনালের পথে ওদের বাধা ডেনমার্ক যারা উনিশশো বিরানব্বইয়ের সুখস্মৃতি মনে করেই যেন এগুচ্ছে অন্যদিকে টানা চারবার ইউরো নকআউট পর্বে ইতালি স্পেনের লড়াই এবার সেমিফাইনালে মুখোমুখি দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার ফাইনালে হারের ক্ষত এখনও পোড়ায় সবশেষ আসরে শেষ ষোলোতে অবশ্য প্রতিশোধ তুলেছিল আজ্জুরিরা এবার মানচিনির দলটা সবার মন জিতে নিয়েছে কোচের কৌশল আর খেলার ধরনে ওরাই শিরোপার দাবিদার বিশ্লেষকদের চোখেও তাই স্পেনের চেয়ে ঢের এগিয়ে রাকিবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ